রেকর্ডিং স্টার্ট করে দিলাম ওকে তো আমি স্ক্রিন শেয়ার করছি আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের রোজও প্রায় চলে যাচ্ছে আজকে ষোলো নম্বর তারাবি হয়ে গেল আশা করছি আপনারা সুস্থ সবল সুন্দরভাবে রোজা রাখতে পারতেছেন আল্লাহ রহমত এটা তো আজকে আবার আমাদের ক্লাস হচ্ছে সেই ফেসবুক অ্যাডস বিএসআইএন business dot facebook.com slash overview আমরা গেলাম সেটিংসে যাই আমাদের পেজ সেট করা আছে তারপরে হচ্ছে বিজনেস সেটিংস ওকে তারপরে থ্রি ডটে ক্লিক করলাম তারপরে অ্যাড ম্যানেজার চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত প্লেসে এখন আমরা ক্রিয়েটিংয়ে ক্লিক ক্রিয়েটে ক্লিক করবো ক্রিয়েটে ক্লিক করলাম লডিং হচ্ছে দেখুন প্রত্যেকটা ক্লাসই প্রায় সেম প্রায় সেম এখানে তেমন কোনো পার্থক্য নাই আমি যখন শিখছিলাম তখন একটা ক্লাস শিখছি জাস্ট ব্রান্ড অ্যাওয়ারনেসের মাধ্যমে ক্লাসটা শিখছি ব্রান্ড অ্যাওয়ারনেস দিয়েই আমি তারপরে সব কিছুই করছি আর পরবর্তীগুলো এমনিতেই ক্লাস গাটাগাটি করিয়া অটোমেটিকলি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার স্বার্থে পরে অনেকে নিয়ে ঝামেলা করেন আচ্ছা আজকে আমরা করি এঙ্গেজমেন্ট আচ্ছা এঙ্গেজমেন্টের উপরে ক্লিক করলাম তারপরে এঙ্গেজমেন্ট মি কি এঙ্গেজমেন্ট মানে হচ্ছে আমরা ওই যে লাইক করি কমেন্টস করি না একটা পোস্ট দেখলে লাইক করি কমেন্টস করি এই লাইক কমেন্টসকে বলা হয় এঙ্গেজমেন্ট এখন কেউ আপনাকে বললো যে আমার এঙ্গেজমেন্টের প্রয়োজন আর ফেসবুকের বাসায় কিন্তু ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইনের বাসায় কিন্তু আপনার লাইক কমেন্টস নাই ফেসবুকের ভাষায় কিন্তু লাইক কমেন্টস নাই ফেসবুকের ভাষা হচ্ছে ফেসবুকের এডস ক্যাম্পেইনের ভাষা হচ্ছে এঙ্গেজমেন্ট তাহলে <clears throat> এঙ্গেজমেন্টের জন্য আমরা যে লাইক কমেন্টস যদি কেউ চায় তাহলে আমরা এঙ্গেজমেন্ট অপশনটা সিলেক্ট করবো সিলেক্ট করে কন্টিনিউ দিব আচ্ছা তারপরে আমরা ক্যাম্পেইন নাম দেবো ক্যাম্পেইন নাম কাকে দেবো যেমন মিস্টার মিস্টার সজীব আমাদের ক্যাম্পেইন নাম তারপরে আসুন ক্যাটাগরি ক্যাটাগরি এখানে আমরা এভাবে যেভাবে আছে ওইভাবে রেখে দিব তারপরে আসুন অ্যাকশন অ্যাকশনটা যেভাবে আছে ওইভাবে রেখে দিব ডিফল্ট হিসাবে তারপরে আসুন এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট ঠিক আছে আচ্ছা এঙ্গেজমেন্টে আমরা দেখি কি আছে এই যে এঙ্গেজমেন্টই আছে এঙ্গেজমেন্ট এইটাই থাকবো আচ্ছা তারপরে আসুন সমরে ক্লিক করি সমরে ক্লিক করার পরে দেখেন campaign spending limit campaign spending লিমিটটা আমরা হইয়া দিই আমরা কত দিব মনে করেন আমরা একশো ডলারের কাজ করব তাইলে এখন আগে ডলারের চিহ্ন দিতে হয় তারপরে একশো বাংলাদেশি টাকায় হচ্ছে প্রথমে টাকা দেয়া লাগে টাকা দেয়া লাগে না পরে টাকার চিহ্ন দিতে হয় আর ডলারের সিস্টেম হচ্ছে আগে ডলারের চিহ্ন দিতে হয় এবি টেস্ট ওপেন করে দিলেও দিতে পারি না দিলেও কোনো সমস্যা নাই তারপরে হচ্ছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটা আমরা ওপেন করে রাখিয়ে দেব তারপরে হচ্ছে আমাদের ডেইলি বাজেট ডেইলি বাজেট বিশ ডলার যদি দেন তাহলে বিশ ডলার দিবেন যদি পাঁচ দিনের জন্য একশো ডলার যেহেতু আমাদের মূল ক্যাম্পেইন অর্থাৎ আমাদের মূল ক্যাম্পেইনটা ক্যাম্পেইনের উপরে কয়দিন ক্যাম্পেইন করবো এই বিষয়গুলো চিন্তা করি আমাদের ডেইলি বাজেটটা ফিক্সড করবো তারপর সমর সমরে ক্লিক করে campaign bid strategy bid strategy highest volume okay এখানে হাইয়েস্ট ভলিউম না দিয়ে বিড ক্যাপ বিড ক্যাপ মানে হচ্ছে আপনি কত টাকা করে প্রত্যেকটা কমেন্টস বা প্রত্যেকটা আর ক্লিপে দিতে চাচ্ছেন আপনি ক্লিকে দিতে চাচ্ছেন সেটা আপনার মতো দিয়ে দিবেন তাহলে এখানে আসেন তারপরে এটা ডিফল্ট হিসাবে নিয়ে নিছে ডেইলি টাইপ স্ট্যান্ডার্ড এটা ডিফল্ট ওকে তারপরে আসুন নেক্সট এখন এড ক্যাম্পেইনস এটা এটা কি কা যেমন মনে করেন ষাট আমাদের ক্যাম্পেইনের নাম আচ্ছা এখন messaging apps on your ad website apps Facebook page আমরা ফেসবুক পেজ প্রমোশন করবো এঙ্গেজমেন্টের ক্ষেত্রে অনেক সব বেশিরভাগ ক্ষেত্রে ফেসবুক পেজ আসবে বুঝতে পারছেন ওয়েবসাইট আসে না মেসেজিং অ্যাপসও আসে না ওয়েব পেজ ফেসবুক পেজ আসে আচ্ছা পারফরমেন্স গোল পারফরমেন্স গোলটা অটোমেটিকলি থাকবে যে দেখেন আমার একটা পেজ অটোমেটিকলি সেট হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে পেজ এই যে পার্সোনাল চারটা পেজ আছে এখান থেকে একটা দিতে পারেন অথবা এটা হচ্ছে পার্সোনাল মানে আমার ব্যক্তিগত আর এগুলো হচ্ছে আমরা আমার কাছে এই যে সিলেট বাই এই পেজটা হচ্ছে আমার কাছে অ্যাডমিন নেয়া তো এটা হচ্ছে আপনার অ্যাডমিন নেওয়া থাকলে এইভাবে থাকবে আর পার্সোনাল থাকলে এইভাবে থাকবে তা আপনি চাইলে এটাও নিতে পারেন আপনার ব্যক্তিগত কোনো পেজও দিতে পারেন অথবা ডিফল্ট যে পেজটা আছে সেই পেজটা হতে বিট কন্ট্রোল দেখেন ফার্স্ট ফার্স্ট ডলার দিছে আমার আমি তো এখন হকির মানে অল্প অল্প দিনেই জুই জিমু বিক্ষু জিমু এত টাকা যদি তারে দেই ঠিক আছে আমি তারে দিমু বাবা জিরো পয়েন্ট জিরো ফাইভ ঠিক আছে এই জন্য বাঙালিদের এর থেকে আর এই টাকা টুকা বেশ ফাইন না ফেসবুক আচ্ছা তারপরে আসেন ওয়েন ইউর চার্জ ইমপ্রেশন অবশ্যই আমরা ইমপ্রেশনের মাধ্যমে ফেজ লাইক না এটা ইমপ্রেশন ডিফল্ট দিয়ে দিছে আচ্ছা শিডিউল শিডিউল মনে করেন আজকে থেকেও যদি ছাড়তে চান তাইলে দিতে পারেন অথবা যদি আপনি বলেন না আমি বারো তারিখ থেকে আমি পেমেন্ট দিব সেখান থেকে হইব এখন এন্ড যদি দেন তাহলে দিতে পারেন এন্ড কত দিবেন আপনি অ্যান্ড্রয়েড দিলেন বারো তারিখে পাঁচ দিনের জন্য দিলে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো তারিখ পর্যন্ত দিয়ে দিলেন সিট দেড় সেন আপ টাইম এখান থেকে যদি সেট আপ করে দেন দিতে পারেন না হলে ওই অটো থাকলেও সমস্যা নেই সমরে ক্লিক করলাম সমরে ক্লিক করার পরে অ্যাড সেট স্পেন্ডিং লিমিট এটা তো দিলে এখানে ওই যে আপনার যেও দেখায় এরর দেখায় এটা হলো তার প্রবলেম এটা হচ্ছে ম্যাক্সিমাম দিলাম কত টোয়েন্টি ফাইভ আর মিনিমাম দিলাম ফিফটিন কি কয় সে ওই যে ভুল করে রয়েছে এটাও টোয়েন্টি ফাইভ দিব টোয়েন্টি আর টোয়েন্টি দিয়ে দেখি রং মানে এটা বেশি দিতে হবে এটা কম দিতে হবে এটা তো সবসময় টোয়েন্টি ওয়ান দিয়ে এই অপশানটা আমাদের নিচ্ছে না কোনো সময় কোনোটা ক্যাম্পেইনে আমরা ঠিকঠাকভাবে এই অপশনটা নিতে পারতেছি না এটা মাল্টিপুল লিমিটস এখানে দেওয়ার কথা বলছে তাইলে এটা উঠাই দিই শেষ কাজ শেষ আচ্ছা তারপরে দেখেন কাস্টম অডিয়েন্স কাস্টম অডিয়েন্সটা lookalike audience custom audience custom audience create custom audience এখান থেকে অডিয়েন্সটা কোথায় নিব আমরা custom website Facebook page shopping Facebook page এটাই হচ্ছে আমাদের কাস্টম অডিয়েন্স কাস্টম অডিয়েন্স মানে কি আমরা কোথায় আমাদের অডিয়েন্সগুলোকে পৌঁছাইতে চাই মানে আমাদের পোস্টটা কোন জায়গায় পৌঁছাইতে চাই তাহলে আমরা ফেসবুক পেজে পৌঁছাইতে চাই ঠিক আছে এটা এই জায়গাটাও সিলেক্ট করে দিয়ে দিবেন ওকে এখন কোন পেজ এই পেজ এইটা কেন তারপরে ইভেন্টস এভরি হু এঙ্গেজ হ্যাঁ এটা এইভাবেই থাকবো তারপরে রিটেনশন আচ্ছা এইটা এভাবেই থাক এটা ডিফল্ট থাকবে অডিয়েন্স নেম অডিয়েন্স নেমটা দেওয়া বাধ্যতামূলক নাই দিলেও দিতে পারেন না দিলেও সমস্যা নাই ফলোয়ার্স description এটা লাগবে না ক্রিয়েট অডিয়েন্স আচ্ছা ধরুন এটা হচ্ছে একটা অডিয়েন্স যদি আপনি নিজে ক্রিয়েট করেন তাহলে এটা ডান এটা অডিয়েন্স ক্রিয়েট করে দিয়ে দেবেন এঙ্গেজমেন্ট পেজের ফলোয়ার্স আসবে এগুলো আপনি দিয়ে দিচ্ছেন এখন যদি না দেন এখন যদি এটা ক্রিয়েট করে না দেন তাইলে কি আপনার অ্যাডস হবে না তাইলে কি আপনার অ্যাডস হবে না অবশ্যই হবে হবে না কেন অবশ্যই হবে আচ্ছা লোকেশন লোকেশন তো আমরা প্রতিদিনই দেখি লোকেশন আমরা সিলেক্ট করলাম মনে করেন আমরা লোকেশনটা বাংলাদেশ সিলেক্ট করবো তাহলে এখান থেকে আমরা বাংলাদেশটা নিয়ে আসি এটাই তো ঠিক আছে তারপরে এই যে এই যে এই যে বাংলাদেশ বাংলাদেশ কান্ট্রি এই যে আমাদের বাংলাদেশ এটা হচ্ছে আমাদের টোটাল বাংলাদেশ আমার পোস্টার টোটাল বাংলাদেশে পৌঁছাইব বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া তানসিতাকিয়া ও আল্লাহ এটা পূর্বটা পশ্চিমেটার নাম বলি গেছে সর্বপশ্চিমের তানার নাম বলিয়া গেছি কারণ মনে থাকলে মনে করিয়া দিবেন আচ্ছা এই স্টা সিলেক্ট করে দিব এখন আমরা টি শার্টের জন্য শার্টের জন্য আমরা ক্যাম্পেন করতেছি মনে করেন তাহলে আমাদের এইচটা কি সবার জন্য হ্যাঁ সবাই শার্ট পরে এই জন্য সবার জন্য দিব এখন এখানে আমরা শার্ট কারা পরে জেন্টে শার্ট অবশ্যই পুরুষরা পরে এই জন্য মেন দিয়ে দিলাম এখন যদি অল দিই তাহলে উমেন্স মেন সবার কাছে পৌঁছাইব আচ্ছা ডিটেল টার্গেটিং ব্রাউজিং এটা দেখি ডিটেল টার্গেটিংটা কী দিছে এটা এখানে ডেমোগ্রাফিক এইটাই দেখো ডেমো এডুকেশন এই যে education level art school university সব সিলেক্ট করে দেন সমস্যা নাই দেখেন এখান থেকে আপনি অডিয়েন্স স্যার এটা অডিয়েন্স হ্যাঁ, তো অডিয়েন্স গুলো আপনি কোন ধরনের অডিয়েন্স চাচ্ছেন এই জন্য এটা ফাউন্ডেশন ডিগ্রি আপনি এগুলো এত সব দিবেন এখানে কোনো জালমাজাল নাই মানে এটা যদি আপনি দেনও দিতে পারেন না দিলেও এটা যে আপনি যদি এটা দেন না বলে না আমি দিতাম না এটা এই জন্য এই জায়গা থেকে আমি অডিয়েন্সটা অডিয়েন্সটা কি করব দিব না এই অডিয়েন্সটা ওভাবে রাইকা দিব তাইলে এভাবে কাটটা দিবেন সবগুলা কাটটা দিয়ে দিবেন শেষ আর যদি আপনি দেন তাহলে ওইভাবে সিলেক্ট করে দিতে পারবেন আপনি ইউনিভার্সিটি এডুকেশন সবগুলো আপনি কি করতে পারবেন বেসিক করে সিলেক্ট করে দিতে পারবেন এখানে সব আছে ইন্টারেস্ট ইন্টারেস্ট মানে হচ্ছে কারা আছে তারপরে বেহেভার্স ইন্টারেস্ট একটু দেখেই যে দেখেন বিজনেস ইন্ডাস্ট্রি সব কিছু আছে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যদি চান তাহলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন মানে আমরা এমন একটা প্রোডাক্ট আমরা সবার জন্য উল্লেখ দরকার বেহেভার বেহেভার্স আসার অ্যানিভার্সারি বেহেভার্স মানে বিভিন্ন যে অনুষ্ঠানগুলো আছে সেই অনুষ্ঠানের জন্য কি আপনার প্রোডাক্ট এগুলো হচ্ছে যদি আপনি স্পেসিফিক কোনো প্রোডাক্ট দেন এই জায়গাটা হচ্ছে আপনার স্পেসিফিক যদি কোনো প্রোডাক্ট দেন এই স্পেসিফিক প্রোডাক্টের জন্য যেমন আপনি বার্থডে গিফট সেল করবেন আপনি মনে করেন একটা কেক বার্থডে কেক সেল করবেন বার্থডে কেক সেল করার জন্য একটা অ্যাডভার্টাইজ দেওয়া হচ্ছে তখন আপনার এখানে কী আসবে তখন আপনার এখানে ওই পোস্টগুলা আপনি ওইভাবে মানে ওই অডিয়েন্সগুলোকে আপনি ওইভাবে সিলেক্ট করে দেবেন কিন্তু আপনি এগুলো চাচ্ছেন না তাহলে এগুলো আপনার দরকার নাই আচ্ছা আপনি মনে করেন একটা স্পোর্টস সরঞ্জাম জন্য অ্যাড দিবেন বেশিরভাগ ক্ষেত্রে দেখছি অনেক সময় বায়াররা স্পোর্টসের পণ্য সেল করার জন্য তারা অডিয়েন্স চায় তো ওই সময় অডিয়েন্স দিতে হইলে এইভাবে স্পোর্টসগুলো আপনি সিলেক্ট হইয়া দিবেন কারণ স্পোর্টস তো সবাই পছন্দ করে না সবার সবাই আবার স্পোর্টসের কী হয় না পণ্য ক্রয় করে না যারা স্পোর্টসম্যান যারা শুধু স্পোর্টসম্যান তারা এই পণ্যগুলো ক্রয় করে তো এখন আপনি প্রশ্ন প্রথম নম্বর হচ্ছে একটা জিনিস মনে রাখবেন এখন আপনাকে বায়ার বলবে যে আমি স্পোর্টসের পণ্য সেল করব বাংলাদেশের মধ্যে এখন আপনাকে বলল আপনি আমাকে অ্যাডস ক্যাম্পেইন করে দেন এখন আপনি আচ্ছা আপনি যদি একটা শার্ট যদি সেল করার জন্য একটা পোস্ট করেন একটা মানে ক্যাম্পেইন করেন আর স্পোর্টসের পণ্য সেল করার জন্য ক্যাম্পেইন করেন আমার কাছে আপনাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে এই সেলগুলো কি সমান থাকবে মানে স্পোর্টস এর পণ্য আর শার্টের পণ্যর সেল সমান থাকবে বলেন না সমান থাকবে না কেন সমান থাকবে না সমান না থাকার পিছনে কারণ কি মামুন ভাই বলেন সমান না থাকার পিছনে কারণ কি ষাট ক্রয় করার জন্য উপযুক্ত মানুষ আছে সারা বাংলাদেশের যতজন পুরুষ আছে সবাই এম আই রাইট এবং আরেকটা বিষয় হচ্ছে স্পোর্টসের পণ্যটা আজীবন প্রয়োজন নয় সবসময় প্রয়োজন নয় স্পোর্টসের মৌসুমে প্রয়োজন স্পোর্টসের মৌসুমে প্রয়োজন যেমন বর্ষা মৌসুমে স্পোর্টসের পণ্য কম সেল হবে কারণ খেলাধুলা করার জন্য ওই সময় পর্যাপ্ত পরিমাণ মাঠ পাওয়া যায় না কিন্তু একটা শার্ট একটা টি শার্ট সেল করার জন্য সারা বছর আপনার জন্য মৌসুম কারণ সারা বছর মানুষের শার্টের প্রয়োজন সারা জীবন মানুষের জামার প্রয়োজন সুতরাং আপনি যখন এই পণ্য যখন আপনি বায়ারের সাথে কথা বলবেন বায়ারের সাথে প্রথমে ক্লিয়ারেন্স নেবেন আপনি কোন পণ্যের জন্য আপনি ক্যাম্পেইনটা করতে যাচ্ছেন তখন বায়ার আপনাকে প্রোডাক্টটার নাম বলবো তখন আপনি প্রোডাক্টটার একটু মাথা কাটাইবেন আসলে এই প্রোডাক্টের অডিয়েন্স কতটুকু হতে পারে এই এই প্রোডাক্টটা বাজারে কতটুকু পরিমাণ ডিমান্ডেবল কত মানুষের চাহিদা আছে এটুকু একটু বোঝার চেষ্টা করবেন নিজের মেধা দিয়া তাৎক্ষণিক চিন্তা করবেন যে আসলে এটা আসলে এটা কতটুকু মানুষের জন্য প্রয়োজন তো এই বিষয়টা আপনি যখন রিসার্চ করতে পারবেন তখন বাইরের সাথে কথা বলতে পারবেন সহজে যে আসলে দেখুন আপনার এটা ক্যাম্পেইন করলে আমি ওই এত কিছু দিতে পারতাম না কারণ এর তো অডিয়েন্সই তো মূলত কম হ্যাঁ এবং এক লক্ষ অডিয়েন্স যদি থাকে মনে করে এক লক্ষ অডিয়েন্স আছে তার সারা বাংলাদেশে মিলাইয়া এখন এক লক্ষ অডিয়েন্সের কি এক লক্ষ অডিয়েন্সেরই আজকে এই সপ্তাহে একটা পণ্য কেনার দরকার আছে কখনোই না এক লক্ষ অডিয়েন্সের মধ্যে থেকে মনে করো সর্বোচ্চ পাঁচ হাজার মানুষের এই সপ্তাহে একটা প্রোডাক্ট কেনার দরকার আছে এবং এই পাঁচ হাজার মানুষের আবার একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটাই কিন্তু এরকম কোনো কথা নাই তার আরও বিভিন্ন চাহিদাবুল বিভিন্ন ব্র্যান্ডেড প্রোডাক্ট কি আছে তার নিজস্ব ফিক্সড চাহিদা আছে তাহলে যতই আপনি তাকে এই অ্যাডভার্টাইজ দেখান না কেন আর যতই বলেন না কেন কোনো ব্র্যান্ডের প্রতি যদি কোনো মানুষ আকৃষ্ট হয়ে যায় যে এই ব্র্যান্ড ছাড়া আমি কিনবো না তাহলে তাকে আর আপনি এই অ্যাডভার্টাইজ দিয়ে লাভ হবে না এক্সাম্পলস্বরূপ যদি কোনো মানুষ যদি কখনো যদি সে আড়ঙ্গের শার্ট পরে যদি তার অভ্যস্ত হয়ে যায় যে সে আড়ঙ্গের পোশাক পরবে তাহলে আপনি যদি তারে মারেন তারপরে আপনি তাকে জেনিৎসের কাপড়ের মধ্যে নিতে পারবেন না ঠিক আছে এপেক্সের সে আপনি অন্য অন্য ব্র্যান্ড যেগুলো আছে ফেবুলাস আছে অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ডে আপনাকে তাকে নিতে পারবেন না কারণ হচ্ছে সে আড়ঙ্গের কাপড় পইরা অভ্যস্ত হয়ে গেছে এবং আড়ঙ্গের তার আড়ঙ্গের প্রতি তার একটা ভালোবাসা চলে আসছে সুতরাং এই বিষয়গুলা বাইরের সাথে কথা বলতে এই বিষয়গুলো আমাদের ফলো আপ রাখতে হইব কথা বুঝতে এই বিষয়গুলোর উপরে আমাদের কারণ আমরা কাজ পাই না কী জন্য জানেন অনেকেই কাজ পায় না এই কাজ পাওয়ার না পাওয়ার পিছনের কারণগুলো এইটাই যে আমরা বায়ারকে প্রোডাক্ট অনুসারে তাকে অ্যাডভার্টাইজ দিতে পারি না হ্যাঁ আমি তাকে বললাম আমি তোমাকে সেল আমি একটা ক্যাম্পেইন করে দিই অ্যাডস ক্যাম্পেইন করিয়ে দিলে আমি এতটা মানুষের কাছে পৌঁছে দিব এত সেল হয়ে যাব হ্যাঁ সাথে সাথেই বলে দিই আমরা আচ্ছা ঠিক আছে বায়ার এত বুকা সে বিজনেস করতেছে সে কি বুকার দেশে এসে বাস করে বিজনেস করতেছে কখনোই না সে ভালো বুঝে যে আমার অডিয়েন্স কতটা আছে হ্যাঁ আমার অনেক সময় তখন যদি আপনি অডিয়েন্স জাজ কইরা সব কিছু বিষয় বুঝা যদি আপনি করতে পারেন তাহলে আপনি এটা হয় আচ্ছা মামুন ভাই প্রশ্ন করছেন বিড কি বিড হচ্ছে আপনি প্রত্যেকটা ক্লিক করলে যেমন একটা আমরা যখন ওই যে ক্যাম্পেইন দেখি না যেমন দেখেন আপনারা অনেকেই দেখতে পারেন ডিজিটাল মার্কেটিংয়ের ভর্তি চলছে এরকম পোস্ট আপনার সামনে আসবে পোস্টে যখন আপনি ক্লিক করবেন একটা মেসেজ চলে যাবে মেসেজ চলে যাবে মেসেজের মধ্যে এই যে মেসেজটা আপনি দিবেন আপনি তাকে যে মেসেজটা দিবেন এই মেসেজ দেওয়ার কারণে ফেসবুক কিন্তু আপনার কাছ থেকে টাকা কাইটা নেবে এই টাকা কাইটা নেওয়াটাকেই বলা হয় বিড ঠিক আছে তো এই জন্য যাক আমাদের মূল কথায় চলে আসে এই জন্য আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আসলে আমরা বায়ারের কাছ থেকে আগে সব বিষয়গুলো বুঝে নিতে হবে যে আমাদের কোন প্রোডাক্টের জন্য কি পরিমাণ অডিয়েন্স আছে এটা আমাদের নলেজে থাকতে হইব আর এই প্রোডাক্টটা কতটুকু মানুষের কাছে আমি সেল করতে পারবো কারণ দিন শেষে ভাই আপনি যে টাকা এখানে আমার কাছে দিছেন এক্সাম্পলস্বরূপ আপনারা বুঝেন আপনারা আমাকে পেমেন্ট দিছেন কি জন্য দিছেন আপনারা ইনকামের জন্য পেমেন্ট দিছেন হ্যাঁ আমি আপনাদের কাজ শিখাইব ভালো কইরা ইনকামের রাস্তা ভালো করে দেখাইয়া দিব আপনি ইনকাম করতে পারবেন আমি আপনাকে সাপোর্ট দিতে পারবো ইত্যাদি ইত্যাদি এখন যদি আপনি আপনি যে পেমেন্টটা দিছেন আমাকে আমি যদি আপনাকে ওই পরিমাণ সাপোর্ট না দেই সেই পরিমাণ যদি কাজ না শিখাই আপনাকে কাজ পাওয়ার রাস্তা যদি না দেখাইয়ে দেই দিন শেষে আপনি আমাকে কি করবেন গালি দিবেন এবং আরও তিনজনকে ডিমোটিভেট করবেন যে জেনারেল ভাইয়ের কাছে যাইয়েন না জেনারেল ভাইয়ের কাছে গেলে সে আনকেয়ারলেস সে সময় দেয় না যে সে যা মুক্তি বলে তা করে না একটু বাটফাই টাইপের মানুষ ইত্যাদি ইত্যাদি আপনি কি করবেন মানুষকে ডিমোটিভেট করবেন আর তো আমাকে হাঁটতে বসতে গাইল দিবেন তো কথাটা এই উদাহরণটা বা এই বিষয়টা আনার পিছনের কারণ হচ্ছে যে আসলে আমরা যখন বায়ারের কাজ কাজকর্ম তখন এইভাবেই চিন্তা করবো যে আসলে বায়ার আমার কাছে কি চায় দিন শেষে কিন্তু বায়ার তার লাভ চায় সে একশো ডলার খরচ করবে তার সাথে আপনাকে আরও পঞ্চাশ ডলার চার্জ দিবে তার মানে সে দেড়শো ডলার খরচ করতেছে এবং দেড়শো ডলারের সাথে আবার সে ব্যাটম্যাট লাগাইয়া মনে করেন একশো পঁচাত্তর ডলার সে খরচ করছে এখন একশো পঁচাত্তর ডলার আপনি বায়ার আপনার কাছে আপনার মাধ্যমে খরচ করতেছে আপনি যদি অ্যাটলিস্ট বায়ারকে দুইশো ডলার ইনকামের ব্যবস্থা না হইয়া দিতে পারেন তাইলে বায়ার আপনাকে পরবর্তীতে কাজ দিবেও না এবং আপনার প্রতি সে আপনি বা এরকম আপনার যারা ফ্রিল্যান্সার আছেন তাদের প্রতি সে কী হবে একটু অসন্তুষ্ট হইব এই জন্য আমাদের কাজ করার আগে কাজের বিষয়টা জানতে হবে তারপরে হচ্ছে বায়ারের সাথে কন্ট্যাক্ট করতে হবে কথাটা বুঝতে পারছেন রিসার্চ কাকে বলে এগুলোই হচ্ছে রিসার্চ প্র্যাকটিস কাকে বলি এগুলাই হচ্ছে প্র্যাকটিস কথা বুঝতে পারছেন আমার আমি আগে আমার এই জায়গার মধ্যে কী কী আছে এটা আমি ভালো করে জানতে হইব হ্যাঁ আর আর আরেকটা উদাহরণ দিই আপনাকে আপনি একটা দোকানের মধ্যে গেলেন মনে করেন একটা মুদির দোকানে গেলেন এখন মুদির দোকানে আপনাকে ম্যানেজার হিসাবে বসাইয়া দিছে এখন আপনি জীবনেও কোনো পণ্য বিক্রি করেন নাই এখন আপনি গিয়ে পণ্য বিক্রি করে দিতে পারবেন জীবনেও না কারণ হচ্ছে আপনি পণ্যের দামই জানেন না আপনাকে কি করতে হইব প্রথম নম্বর আপনাকে প্র্যাকটিস করতে হইব প্রত্যেকটা পণ্যের দাম জানতে হইব হ্যাঁ কোয়ালিটি সম্পর্কে জানতে হইব এটা এই পণ্যের কোয়ালিটি কতটুকু এই পণ্যের কোয়ালিটি কতটুকু এই ব্র্যান্ডের পণ্যটা এই ব্র্যান্ডের পণ্য কতটুকু চলে এই ব্র্যান্ডের পণ্য কতটুকু চলে না এই বিষয়গুলো আপনি ক্লিয়ারলি মেমোরির মধ্যে কী করতে হইব রাখতে হইব তারপরে আপনি আপনি যখন কাস্টমার ডিলিংস করতে পারবেন আপনার কাছে যখন একটা কাস্টমার আইব তখন তাকে আপনি সব কিছু অ্যাকুরেটভাবে দিতে পারবেন সো দ্যাট আমাদের বিষয়টা হচ্ছে কি আমরা যে ক্যাম্পেইনই দেই না কেন যে কাজই করি না কেন আপনি বেশি স্কিল নেওয়া লাগবে না আমি বারে বারে বলতেছি আপনাদের আপনাদের যে আমি আপনাদের প্রায় বারো থেকে চোদ্দোটা স্কিল দেখাইব প্রত্যেকটা স্কিল যে আপনাকে নিতে হবে এরকম কিছু না এই যে অনুপ নামে একটা ছেলে আছে তার শুধুমাত্র ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের স্কিল আছে এই সে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের স্কিল দিয়ে ভালো টাকা ইনকাম করতেছে সো দ্যাট আপনি কি করতে হবে ওই ফেস আপনি যে কোনো একটা স্কিল যে কোনো একটা স্কিলের উপরে আপনি নিজে ভালো একটা পার্টনার্স হয়ে যান আর এই স্কিলের উপরে আপনি দিন রাত খাটতে শুরু করেন দেখবেন সেখান থেকে একটা রেজাল্ট আসতে শুরু করছে একটা জিনিস মনে রাখবেন বেশি নাও চলে মাঝে মধ্যে ফরে তো যাই করব একটা দিয়ে একটা বা দুইটা দিয়ে করবো এটাই হলো পৃথিবীর নিয়ম আরেকটা বিষয় সবাই মনে রাখবেন সব স্টুডেন্ট কিন্তু সব সাবজেক্টে ভালো থাকে না কেউ বাংলাতে খুব ভালো থাকে কেউ ইংলিশে খুব ভালো থাকে কেউ গণিতে খুব ভালো থাকে দেখবেন এমন স্টুডেন্ট আছে সারাদিন গণিত না করলেও শুধুমাত্র স্কুলে স্যারে হালকা দেখিয়ে দিছে পরীক্ষায় গেলে কিন্তু সে ঠিকই এ প্লাসের উপরে গণিতে পায় সে আরেকজন স্টুডেন্ট আছে দেখবেন ইংলিশ পড়তে পড়তে দিনের তো ইংলিশ পড়ে কিন্তু বি গ্রেডের উপরে ইংলিশের রেজাল্ট আনতে পারে না আবার এমন এক স্টুডেন্ট আছে জীবনে ইংলিশ বই বাইরে করে না কিন্তু পরীক্ষার হলে গেলে তার এ প্লাস চলে আসে তো এই কথাগুলো বলার পিছনে কারণ হচ্ছে সব সাবজেক্টের প্রতি সবাই কি থাকে না অ্যাটেন্টিভ থাকে না অ্যাক্টিভ থাকে না এবং সবার কাছে সব সাবজেক্ট ভালো হয় না এই জন্য আপনি এখন আপনার কাছে এখন আপনার সময় হয়ে গেছে আপনার এই বিষয়টা সিদ্ধান্ত নেওয়ার আসলে আপনি কোন স্কিলটাকে সবচেয়ে কমফোর্ট ফিল করতেছেন কোন স্কিলটাতে আপনি সবচেয়ে কমফোর্ট ফিল করতেছেন এখন আপনার সময় হয়ে গেছে আপনাদের আরও সামনে বড় বড় স্কিল আসতেছে এজন্য আপনি ডিটারমাইন্ড হন কারণ সব স্কুলের স্কিলে কাজ আছে এমন কোনো স্কিল নাই যে স্কিলে আমি যা শেখাইব এমন কোনো স্কিল নাই যে স্কিলে কাজ নাই এরকম কোনো স্কিল নাই কিন্তু ওকে সামনে আসি এখানে আসুন তারপরে আসুন কি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলে আমরা অবশ্যই যেহেতু বাংলাদেশে দিচ্ছি এবং সেহেতু আমরা বেঙ্গলি বেঙ্গলি এবং ইংলিশ এই দুইটা দিব কারণ বাংলাদেশে এই দুইটা ভাষার মানুষই সবচেয়ে বেশি ঠিক আছে এবং অন্যান্য ভাষার মানুষ যদিও থাকে আমরা যে ইংলিশ ব্রিটিশ ইংলিশ ব্যবহার করি অন্যান্য ভাষার মানুষ যদিও থাকে তবুও আমরা তারা কি করে মানে বাংলা ভাষাটাই সবচেয়ে প্রেফার করে আর থাকলে এটা খুব রেয়ার থাকে এই এক দুই পার্সেন্টের জন্য আমাদের মাথা কামানোর কোনো দরকার নাই তারপরে আসুন সমর অপশন সমর অপশন মানে কি আছে দেখি এটা ঠিক আছে যেভাবে ডিফল্ট এগুলো সব ডিফল্ট দিয়ে দিছে তাহলে নেক্সট আবার এঙ্গেজমেন্ট আগে কি দিছিলাম টি শার্ট শার্ট দিছিলাম ঠিক ওকে তারপরে ফেসবুক পেজ এটা ডিফল্টভাবে আছে এই পেজটা তারপরে আসুন এই মিডিয়া এখন এটা দুইটা অপশন দেওয়া যায় একটা অপশন হচ্ছে আপনি যদি আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম সালাম জি হুজুর ভালো আছি আপনি কেমন আছেন থেকে না হ্যাঁ আমার আমার গ্যালারিতে নিতে পারি না কেন এটা ডাউনলোড দিতে হইব তো হ্যাঁ এর হোয়াটসঅ্যাপে আপনার ভিডিওর উপরে ক্লিক করার পরে দেখবেন উপরে একটা তীর চিহ্ন আসছে ঠিক আছে এরর চিহ্ন বা তীর হ্যাঁ। চিহ্ন আপনি এরর চিহ্ন চিনলেও চিনবেন তীর চিহ্ন ওইটাতে চাপ দিবেন ওখান থেকে ডাউনলোড হইব তারপরে আপনি গ্যালারিতে নিতে পারবেন আপনার ইমো নাম্বার নাই আপনি বলছেন আমি আপনার ইমো নাম্বার পাইছি না না এটাতে পাই নাই তো আপনার না আপনার ইমো নাম্বার পাইছি না আমি তো না হয় না আপনি আমি আপনাকে ইমো নাম্বার দিয়ে দিচ্ছি এখন বুঝতে পারছেন আমার ইমো নাম্বার দিয়ে দিচ্ছি আপনি আমাকে ইমোতে একটা নক দিয়ে দেন তাইলে নাম্বার পাই দিবেন আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে সালাম আলাইকুম ওকে um, এখানে দেখেন দুইটা অপশন আছে একটা অপশন হচ্ছে অ্যাড মিডিয়া এটার মানে হচ্ছে ইমেজ আর create video create video create করেও দিতে পারেন আপনি এখন দেখেন অ্যাড মিডিয়া থেকে ক্লিক করা মানে হচ্ছে আপনার কম্পিউটারে সেভ করা কোনো জিনিস আছে সেটা আপনি নিয়ে আসেন এখন দেখেন এখান থেকে আপনি এই ইমেজ দিলে আপনার ছবি আসবে এর ভিডিও দিলে আপনি ভিডিও দিতে পারেন ক্রিয়েট ভিডিও যদি দেন তাহলে এই জায়গার মধ্যে বৈশাখ নগদ ক্রিয়েট ভিডিও ভিডিও ক্রিয়েট করে আপনি দিতে পারেন যে আমরা ইমেজই দেই এখান থেকে যে কোনো একটা ইমেজ আমরা নিয়ে আসি কোথায় থেকে নিয়ে আসতাম দেখি এই যে আপলোড অপশন আছে এখান থেকে কোনো একটা ইমেজ দিতে পারি এই জায়গা থেকে এই ইমেজটা যদি দিতে চাই এটা সিলেক্ট করে দিয়ে দিলেই চলবে এখান থেকে যদি কোনো ইমেজ দিতে চাই সেটা সিলেক্ট করে দিয়ে দিলে চলবে আবার যদি বলি এখান থেকে আমরা আপলোড করব তাহলে এখান থেকে আপলোডে ক্লিক করলে আপলোডের মনে করেন এই ইমেজটাই মনে করেন উদাহরণস্বরূপ হ্যাঁ এই ইমেজটা আমরা নিয়ে আসলাম এখন ইমেজটা ডাউনলোড হচ্ছে হচ্ছে ওয়েট করেন ডাউনলোড হ্যাঁ, হয়ে গেছে তারপরে ডান দিলাম আমাদের ইমেজটা ওকে হয়ে গেছে আমরা কিছু টেক্সট লিখতে চাইলে এখানে টেক্সট লিখতে পারবো কি টেক্সট লিখব হাই দিস ইজ শার্ট মনে করেন যে প্রোডাক্টটার আপনি অ্যাডভার্টাইজ করবেন সেই প্রোডাক্টটা প্রোডাক্টটার উপরে একটা ডেমো লিখবেন ঠিক আছে একটা সুন্দর করে একটা ডেমো লিখবেন সেই ডেমোটা যাতে পইরা মানুষ কি করতে পারে বুঝতে পারে আরও যদি অ্যাড অপশন চান তাহলে আরও দিতে পারেন এখান থেকে আরও আপনি এখানে লিখতে পারেন অর্থাৎ সেটা আপনার ইচ্ছা আচ্ছা তারপরে আসুন কি ওকে তাহলে আমাদের এই জায়গার মধ্যে কাজ শেষ এখন কি করবেন তারপরে আবার দিতে পারবেন আবার দিতে পারবেন এইভাবে দিতে পারবেন এখন দেখেন আপনি কি করতে পারবেন এই যে দেখেন আমার পেজে কি আসছে আমি এখানে লাইক দিছি না অডিয়েন্স চাচ্ছি আমি এঙ্গেজমেন্ট দাঁড়ান এঙ্গেজমেন্ট চাচ্ছি এই যে দেখেন এই এঙ্গেজমেন্ট চাওয়ার কারণে এই যে দেখেন এখানে লাইক আসছে এই যে লাইকটা আসছে এই ভদ্রলোক লাইক আসছে মানে এই জায়গার মধ্যে যদি কোনো মানুষ ক্লিক করে জাস্ট এটা ক্লিক করে তাহলে সরাসরি আমার পেজের ফলোয়ার বাড়িয়ে দেব কথা বলছে পারছেন সরাসরি কী হয়ে যাব আমার পেজে ফলোয়ার বাড়াবো তো বা লাইক লাইক বাড়বো বা ফলোয়ার বাড়বো সব ঠিক আছে স্যার 5 মিনিট স্যার 5 মিনিট হ্যাঁ আমাদের ক্লাস অফ প্রায় শেষ ক্লাস অফ প্রায় শেষ পর্যায়ে তো তাহলে আমরা এখন যদি পাবলিশ দিয়ে দেই তাহলে আমরা অটোমেটিক পাবলিশ হয়ে যাবে ঠিক আছে এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কারো কোনো প্রশ্ন নাই না থাকলে আমি ক্লাস শেষ করে দিচ্ছি আজকের জন্য স্যার গ্রুপের ব্যাপারটা একটু সবাইকে বলেন হ্যাঁ আমি বলছি তো প্রথমে আবারও বলছি আপনারা সবাই আপনি সজীব ভাই একটা গ্রুপ ক্রিয়েট করেন আর প্রত্যেকে আপনারা দশটা করে ইমেল ক্রিয়েট করেন ক্রিয়েট করে আপনারা নিজেদের মধ্যে একটা টিম রেডি করেন আমাকে এখানে অ্যাডমিন রাখবেন আমি দেখব সব কিছু মেনটেন করব আর বাদ বাকি তো আপনারা কাজ করতে গেলে আপনারা সব কিছু পেয়ে যাবেন আর একটা আবদুল্লা ভাই কী করবেন একটা একদম একজিক্ট একটা গ্রুপ সিম্পল একটা গ্রুপ রাখবেন এখানে আমাদের সব মেম্বার রাখবেন যাদের জাস্ট আমরা ইনফরমেশনাল লেভেল যে মেসেজগুলো দিই ওই গ্রুপে দিব আর বাদ বাকি যত আমাদের কাজ ঠিক আছে আমি আচ্ছা ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন আমার ভাইয়ের সাথে কথা হইছিল আচ্ছা কি কি বললো ভাইয়ার না কইছি মানে যে মেসেজ দিছিলাম তারপর তো আপনার সিন করে নাই উনি সম্ভবত মে ব্যস্ত উনি বলছেন যে উনি খুবই ব্যস্ত আর কিছু তো বলে নাই ও আচ্ছা তাইলে ওনার সাথে আপনি মাঝে মাঝে যোগাযোগ রাই কেন উনি যোগাযোগ করবে আপনার সাথে ঠিক আছে ব্যস্ত হইলেও উনি আপনাকে সময় দিবে আর একটু চেষ্টা করে দেখেন অডিয়েন্স টুডিয়েন্স বাড়াইয়া দিতে পারেনি এই যে দেখেন বাড়ছে এটা বলবেন ওকে যে ভিডিওর কাজ করে দিয়েছেন ওটা ফলো আপ রাখেন জি আমরা এই যে গ্রুপটা ক্রিয়েট হইলে এখানে দেব স্যার ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ওকে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম